নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একটি চটজলদি ব্রেকফাস্ট রেসিপি আমরা অনেক ধরনেরই পিজা খেয়ে থাকি আজ আমি এগ দিয়ে পিজা বানাবো চলুন তাহলে দেখা যাক প্রথমেই লাগছে এগ টুকরো করা আলু স্লাইস করা টমেটো রিফাইন বা সাদা অয়েল লাগছে নুন লঙ্কা আর একটু জিরে গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এরপর আমরা ডিমগুলোকে এক এক করে এইভাবে ফাটিয়ে নেব ডিমটা ফাটানো হয়ে গেলে তিনটে ডিমই আমার ফাটানো হয়ে গেছে এইভাবে তারপর আমরা এর মধ্যে দেবো নুন একটু লঙ্কা গুঁড়ো আপনারা গোলমরিচ ব্যবহার করতে পারেন আর দেব জিরে গুঁড়ো এইভাবে একটু ঘেটে আমরা এটা এক সাইডে রেখে দেব এর পরের স্টেপ হচ্ছে সাদা অয়েল দিয়ে সাদা তেল দেওয়ার পর আমরা এর মধ্যে আলুগুলো টুকরো করা আলুগুলোকে এইভাবে ভেজে নেব তার মধ্যে দেব পেঁয়াজ কুচোটা আর কিছু লঙ্কা কুচো ছিল সেইটা এইটা একটু ভাজা ভাজা হলে এটা আমরা নাম নামিয়ে রেখে দেবো অল্প একটু নুন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এটা আমরা নেমে নামিয়ে রেখে দেব আমাদের আলু পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে নুন দিয়ে এরপর আমরা খুব ডিমটাকে ভেজে নেব কড়াইতে খুব অল্প পরিমাণ তেল দিয়ে এই পুরো রান্নাটি খুব অল্প তেলেই হয়ে যায় অল্প তেল দিয়ে আমরা প্রথম লেয়ার ডিমটা ভেজে নেব ডিমের অর্ধেকটা আমি অমলেটের আকারে ভেজে নেব এইভাবে দিয়ে একটু ওয়েট করব ডিমটা ভাজা হওয়া অবধি ডিমটা ভাজা হয়ে গেছে এরপর আমরা যে আলু পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দেবো ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এরপর এর মধ্যে স্লাইস করে কেটে রাখা যে টমেটোগুলো ছিল এইভাবে সাজিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট ঢাকা দেব আমাদের টমেটোটা হালকা বয়েল হয়ে গেছে এরপর আমরা যে বাকি ডিম গোলাটা রেখেছিলাম সেটা এর ওপর আস্তে করে দিয়ে দেব এইভাবে আমরা ডিমটা দিয়ে দেবো দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে বাকি ডিমটা ভাজা হয়ে যাওয়ার জন্য বাকি ডিমটা ভাজা হয়ে গেছে এইভাবে আমি ত্রিকোণ করে ত্রিভুজের আকারে কেটে কেটে নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে উল্টে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজা হলেই আমাদের এগ পিজা রেডি হয়ে যাবে আমি একটু মশলা বেশি দিয়েছি তাই জন্যই রঙটা এরম হয়েছে আপনারা চাইলে মশলা কম দিতে পারেন তাহলে কালারটা আর একটু বেটার হবে পাশ থেকে আমি অল্প পরিমাণ বাটার দেব একটা বাটারে ফ্লেভার হবে খেতে ভালো লাগবে আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করি ভালো লাগবে বাচ্চাদের খুব পছন্দ হবে খাবারটি সকালে ব্রেকফাস্টে চট জলদি বানানো হয়ে যাবে তাই আজই বানিয়ে ফেলুন এক পিজা নমস্কার ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন